পাপ খুব মারাত্মক বিষয় পাপগুলো কেন আমাদের উপরে হারাম করা হয়েছে যতগুলো অন্যায় অপরাধ আছে এগুলো কেন আমাদের উপরে হারাম করা হয়েছে তার মানে একটা মুসলিম যখন জানবে এটা পাপ এটা পাপ এটা হারাম আপনি দেখেন তো দেখি কে না জানে সুদ হারাম প্রত্যেকটা মুসলিম জানে সুদ হারাম কিন্তু কত মানুষ কত মুসলিম সুদের সাথে জড়িত কে না জানে যারা মুসলিম মসজিদে আসেন জুমা শোনেন কে একজন হাত উঠায় বলেন তো দেখি টাকনার নিচে প্যান্ট পরা হারাম এটা জানেন না এমন কোনো ব্যক্তি আছেন যেটা আজকে প্রথম শুনলেন যে আমরা পুরুষরা জানি না কথা আমি শুনি নাই হুজুর আজ পর্যন্ত যে আমার টাকনার নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়া এটা হারাম আজকে আমি প্রথম শুনলাম আছেন কেউ এমন সবাই জানেন এটা হারাম জানেন এখন যদি দাঁড়াতে বলি তাহলে আপনার কেমন এমনটা কেন হবে আমাদের আমাদেরকে তো কোরআন হাদিসের কথাগুলোকে গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে না কে না জানে রাসুসলাম দাড়িওয়ালা ছিল কে না জানে এমনকি আমাদের আলেমদের দাবি দাড়ি রাখাটা ফরজ পুরুষদের জন্য ফরজ যদি কেউ কেউ একতলাফ করেছে কিন্তু আমাদের বিশ্বাস দাড়ি রাখাটা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ যদি আল্লাহ সুবানাহমাতালা প্রকাশ্যভাবে কোনো শাস্তির কথা দাড়ির ক্ষেত্রে বলেনি শুধু আল্লাহ এতটা বলে দিয়েছে অমা আতা কুমর রসুল ও ফাহজু হো অমা নাহা কুম আনহু ফান্তাহু বান্দার রাসুল তোমাদেরকে যা দেয় তুমি তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে তুমি তা থেকে বেঁচে থাকো কাল কেয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে রাসুল কি তোকে দাড়ি দিয়েছিল কি দেয়নি আপনি কি বলবেন যে দিয়েছিল আল্লাহ যদি বলে কেন তুমি রাখলে না আপনি জবাবটা রেডি করে রাখেন এটা বলতে তো হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই জন্য রাখিনি আপনার জবাবটাকে রেডি করে রাখেন তো যে কোনো বিষয় যারা হারাম খাচ্ছে আল্লাহ আমাদেরকে বলবে হারাম যারা পোশাক পরতেছে তাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ বলবে তুমি এটা কি জানতে কি জানতে না তাহলে যতগুলো হারাম আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ তো আমাকে বলেছে যে এখান থেকে বাঁচো আপনি জানেন আল্লাহ যে বাঁচতে বলেছে শুধু হারাম বলে দেয়নি আল্লাহ বলছে বাঁচো কয়েকটা আয়াত বলতে পারি আপনাকে আপনি পুরন সুরা হজ বাইশ নম্বর সুরার যেহেতু রেকর্ড হয়ে থেকে যাচ্ছে পেলে আপনি মিলিয়ে দেখবেন সুরা হজ বাইশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন فاجتنبوا رجس من الأوثان واجتنبوا قول الزور আল্লাহ বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলাজুর দুইবার রিপিট করা হয়েছে ফাজতানিব ইজতিনাবা তুমি বাঁচো বান্দা কি থেকে পুতুলের নাপাকি থেকে আল্লাহ পুতুল পূজাও বলেনি বলছে রিজসা মিনাল আওসান পুতুলও বলেনি বলা হয়েছে আওসান বলতে হয় যে কোনো কিছুকে নিয়ে বাড়াবাড়ি করলে সেটাই হচ্ছে আওসান মূর্তির রূপ নেবে এই লাঠিটাকে যদি কেউ পূজা করে সম্মান করে কদর করে এই লাঠিটা একটা আওসানের রূপ নেবে আওসান হচ্ছে এমন কিছু যেটার ভক্তি করা হয় যেটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় বরকতের কারণ মনে করা হয় একটা হাদিস বললে আরও ক্লিয়ার হয়ে যাবে রাসুসলাম যখন ইন্তেকাল করেন তার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ লাজ আল কাবারি ওয়াসানাই এটা আপনি মুসাদা আহমদে পাবেন এবং মোয়াত্তা মালিকে রয়েছে রাসুসলাম বলছেন যে রাসুসলাম মরার পূর্বে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল কাবারি ওয়াসানাই ইউবাদ আল্লাহ তুমি আমার কবরটাকে অসানে পরিবর্তন করে দিও না তার মানে রাসুসলামের কবরটাকে মূর্তি তো বানানো হয়নি রাসুসলামকে কিন্তু তারা ভয় ছিল যে আমার কবরটাকে তারা ইবাদতের স্থানে পরিবর্তন করে দেবে এই জন্য আরেকটা হাদিসে আছে আল্লাহ তাজে আল কাবারি ঈদান আল্লাহ তুমি আমার কবরের মধ্যে উৎসব হবে এমন কোনো জায়গাতে পরিণত করে দিও না তার মানে অসান অসান মানে হচ্ছে এমন কিছুকে নিয়ে বাড়াবাড়ি করা যেটা সীমালঙ্ঘন হয়ে যাবে সেটা একটা লাঠিও হতে পারে একটা পাথর হতে পারে যেমন আমাদের বাংলার জমিনে গজার মাজার কচ্ছপকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে এগুলো সব হচ্ছে অসান মাজারগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে পাথরকে নিয়ে বাড়াবাড়ি করে মানুষ হিন্দুরা করে শিবলিঙ্গকে নিয়ে আর মুসলিম নামধারীরা করে রাসুসলামের ওই কদম মোবারক নিয়ে এটা আমাদের এলাকায় আছে নারায়ণগঞ্জ নবীগঞ্জ একটা কদম আর দেখে আসছে দ্বিতীয়টা আছে সিলেটে পীরগঞ্জ ওটাও পীরগঞ্জ এটা নবীগঞ্জ ওই গঞ্জে গঞ্জে মিল এক পায়েরটা এখানে আরেক পায়েরটা ওখানে বুঝছেন তো পাথরের পূজারী এরা এটা হচ্ছে অসান বাস্তবিক এটা সানাম নয় মানে মূর্তি তো নয় কিন্তু এটা অসান তা আল্লাহ সুবানাহতালা বলছেন ফজতা নেবু তোমরা এই অসান এর নাপাকি থেকে বাঁচো ওয়াজতা নেবু কৌলা জোর তুমি মিথ্যা কথা থেকে বাঁচো আপনারা বলবেন হুজুর আমরা সব আহলে হাদিস আলহামদুলিল্লাহ আমরা তো মূর্তি পূজা করি না আমরা তো অসানের পূজা করি না তাহলে প্রথমটা থেকে আপনি মুক্ত পরেরটা একই আয়তে বলছে আল্লাহ তুমি মূর্তি পূজা থেকে বাঁচো মিথ্যা কথা থেকে বাঁচো তাহলে আপনি যদি ওটা থেকে বেঁচে থাকতে পারেন এটা তো জন্মে সূত্র পেয়ে গেছেন আপনি নিজের ইচ্ছায় বাঁচেন নাই আপনার জন্ম যদি আমাদের মতো ওই সব বেদাত খোরাফাতের ঘরে হতো তাহলে আপনিও ঠিক ওই তাবিজ কবজলাই হইতেন কিন্তু আজকে শুধু আপনি আহলে সুন্নাওয়াল জামাতের ঘরে হয়ে গেছেন বিদায় বাপদাদার সূত্রে পেয়ে গেছেন এই ধর্ম কোরআন হাদিসের ধর্ম কিন্তু আপনি নিজে প্র্যাকটিক্যালি আপনি হন নাই যদি প্র্যাকটিক্যাল হতেন আপনাদের প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দা থাকতো প্রত্যেকটা আহলে হাদিস ছেলের মুখে দাঁড়িয়ে থাকতো প্রত্যেকটা আহলে হাদিসের প্যান্ট টাকনার উপরে থাকতো কিন্তু আপনার শুধু এলাকা ভিত্তিক জন্মসূত্র পেয়ে গেছেন যে আমরা আহলে হাদিস কিন্তু শুধু রফিলে দেন করেন আমিন বলেন এতেই শুধু যথেষ্ট হয়ে যাবে না আল্লাহ বলছেন ফাজেতানিবু রিজামিনাল আহসান যেমন তুমি পুতুল পূজা থেকে বেঁচে আছো বান্দা তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচতে হবে আল্লাহ সুবাহ কি বলেছে আরেকটা আয়াত নিয়ে নেন ওটার মধ্যে ইস্তেনাবার কথাই আছে সেটা আপনি পাবেন কোথায় সুরা মায়দা সম্ভবত সুরা মায়দা পাঁচ নম্বর সুরা নব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া ইহল্লা জিনা আমানু একটু আগে বলেছি না যে ইয়া জিনা আমানু দিয়ে কোরআনে আয়াত আছে প্রায় উনানব্বইটা বলেছি তার একটা নিয়ে নেন এই সুরা মায়দার নব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ইয়া ইহল্লা জিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু আজলামু রিজ সুমিন আমালি শয়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলছেন হে মুমিনরা যে বলবে আমি মুসলিম আল্লাহ তাকে বলেছে কি বলেছে মদ নেশা দ্রব্য মাইসির জুয়া আনসাব প্রতিমার নামে যেগুলো মান্যত করা হয় বা যেগুলোকে ভক্তি করা হয় ভাগ্য গণনার তীর এগুলো হচ্ছে সোন নাপাক এগুলো কালা নাপাক বলেছে মিন আমালি শয়তান বলা হয়েছে শয়তানের কর্ম বহু এখানে আল্লাহ বলছে বাঁচো দূরে থাকো বিরত থাকো তাহলে বাঁচার অর্থে আল্লাহ বলছে হারামগুলো থেকে বাঁচো আল্লাহ বাঁচতে বলেছে করোনার আরেকটা আয়াতে আল্লাহ সুবানাহমাতাল্লাহ সুরার নিসা চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে পাবেন এবং সুরার নাজম তিপ্পান্ন নম্বর সুরা আল্লাহ সুবানাহমাতাল্লাহ বলছেন আল্লাহ জিনা ইয়াজতানিবুনা ওয়াল আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বেঁচে থাকে কি থেকে কাবাইর আল ইসম যতগুলো বড় বড় পাপ আছে এই পাপ থেকে বেঁচে থাকে অল ফাওয়াহিসা ফাহিসা থেকে বেঁচে থাকে ইল্লাল্লামাম তবে ছোটোখাটো যদি তার কোনো একটা ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বলছেন আমি এটা মাফ করব। আল্লাহ যে মাফ করার অর্থে আছে তারপরেই বলছে ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হেনবে আপনি বলে দেন কোনো বান্দার যদি বড় পাপ থেকে বেঁচে থাকে আর ছোটোখাটো যদি অপরাধ হয়ে যায় আমি কিন্তু ওয়াসিউল মাগফিরা তোমার রব ক্ষমাওয়ালা তিনি ক্ষমা করে দেবে তার মানে এই আয়াতে এটা হচ্ছে নাজম তিপ্পান্ন নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি ছোটোখাটো পাপ তার হয়ে যায় আমি ক্ষমা করে দেব এই অর্থে কোরআনের আরেকটা আয়াত আছে যেটা বলতে চেয়েছিলাম সুরা নিসা চার নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাবা এরা আন কারিমা আল্লাহ বলছেন বান্দা যেই সমস্ত পাপ করাকে তোমাকে আমি নিষেধ করেছি তুমি যদি সেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তার মানে আল্লাহ বলতেছেন কাফির আনকুম সাইয়া আতিকুম তাহলে তোমার যে ছোটোখাটো অপরাধগুলো আছে আল্লাহ বলছেন আমি এগুলোকে শুধু মাফ করব না আল্লাহ বলছে তোমার আমল নামা থেকে এগুলো আমি মিটিয়ে দেবো একেবারে উৎখাত করে দেবো আল্লাহ বলছে নোকাফির আনকুম সাইয়া আতিকুম তোমার আমল নামায় কোনো পাপের চিহ্ন পর্যন্ত রাখবো না আল্লাহ বলতেছে রাখবো না অনদ খিলকুম মদ কারিমা আর আমি তোমাকে জান্নাতের একটা সম্মানিত জায়গায় প্রবেশ করাবো এ আয়াত আল্লাহ সুবানা হাত বেঁচে থাকার কথা বলেছেন তার মানে পাপগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে হাদিসে একই শব্দ আছে এমাম বুখারি রাহমাউল্লাহ তার ছিয়াত্তর নম্বর অধ্যায় এটা হচ্ছে চিকিৎসার অধ্যায় যেখানে আছে পাঁচ হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস এটা হলো জাদু থেকে বাঁচার ক্ষেত্রে রাসুসলাম বলছেন এই যে তানিবল বেকাত তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো আর শির্ক বিল্লা ও সেহের এই ধ্বংসাত্মক পাপগুলো হচ্ছে শিরিক করা এবং জাদু এগুলো থেকে বাঁচতে বলা হয়েছে আরেকটা হাদিসে রয়েছে ইজতানিবু সাব আল মৌবিকাত তোমরা ষাটটা ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ফাহেসা জেনা ফাহেসা আজকে আপনি বলতে পারবেন আপনার সমাজের মধ্যে কতগুলো যুবক যুবতী আছে যারা এই নোংরামি থেকে মুক্ত কতজন যুবক যুবকী বলতে পারবে এটা আহলে হাদিস সমাজ তো আপনার রিপোর্ট দেখেন আপনাদের সমাজের রিপোর্ট যা আমাদের সমাজের রিপোর্ট তাই আপনার যেমন এখানে বেহায়াপনা চলে আমাদের সমাজ এরকম বেহায়াপনা চলে তাহলে এই সমাজ যদি আহলে হাদিসের সমাজ হয় এই শুধু নাম দিয়ে নাজাদ পেয়ে যেতে চান আপনি আল্লাহর কাছে নাম দিয়েই এটা হওয়া উচিত নয় বরং আপনাদের যে গুড উইলটা আছে যে মর্যাদাটা আছে এটাকে ধরে রাখতে হবে এটাকে ধরে রাখতে হবে এই মানটাকে রক্ষা করতে হবে